সালাম আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা যে যে প্রান্তে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আমার অন্তর অন্তস্থ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি কারণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সত্যিই আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আপনাদের কৃতজ্ঞতা ঋণ যাতে কিছুটা হলে শোধ করতে পারি ভালো ভালো ভিডিওগুলো দিয়ে আপনাদের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ থাকার চেষ্টা করি সুতরাং আজকে যে ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে চাচ্ছি এটি একটি মজার একটি ওয়েবসাইট আপনারা নিশ্চয়ই জানেন যে ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো ছবি আপলোড করে আর্নিং জেনারেট করার ওয়েবসাইট রয়েছে তার মধ্যে শাটার স্টক ডট কম একটি শাটার স্টক ডট কমের মধ্যে গত কিছুদিন আগে আমি একটি সিম্পল ছবি আপলোড করেছিলাম যার এগেনস্টে আমি zero point two five dollar পেয়েছিলাম এবং অনায়াসে সেটি আমার মোবাইল ইউজ করে আপনার হাতে থাকে যদি একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে ভালো মানের অথবা আপনার যদি একটি ডিএসএলআর ক্যামেরা থাকে তাহলে অবশ্যই আপনি প্রফেশনাল যে প্লেসগুলো রয়েছে বিশেষ করে Shutterstock five hundred pixel অথবা ফ্লিকারের মতো প্রফেশনাল ছবি আপলোডিং সাইটগুলো রয়েছে সেই ছবি আপলোডিং সাইটের মধ্যে ছবি আপলোড করে আর্নিং জেনারেট করতে পারবেন আজকে যে ওয়েবসাইটটির সাথে আমি পরিচয় করে দিতে যাচ্ছি সেটির নাম হচ্ছে click a snap click a snap একটি ট্রাস্টেড ওয়েবসাইট যে ওয়েবসাইটের মধ্যে আপনি দুটো উপায়ে ছবি আপলোড করে আর্নিং জেনারেট করতে পারবেন যদি আপনি আপলোড করেন এবং আপলোডকৃত ছবিটি কেউ যদি বিও করে তার এগেনস্টে আপনি প্রত্যেকটি বিও এর জন্য zero point one five dollar এবং প্রত্যেকটি ছবি সেল করার জন্য আপনি আর্নিং জেনারেট করতে পারবেন তার মানে অনায়াসে একটি ছবি আপলোড করে দুটো ওয়েতে আর্নিং জেনারেট করার অবারিত সুযোগ রয়েছে সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো পেয়ে যেতে পারেন আর যদি ফ্রিলান্সিং ক্যারিয়ার বিষয়ক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই এখানে প্লেলিস্টে রয়েছে প্লেলিস্টে ক্লিক করলে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন যেগুলো হয়তো আপনার লাইফ চেঞ্জিং এর জন্য যথেষ্ট হতে পারে সো ফিরছে একটু পরে সাথে থাকুন অলরাইট চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের ইন্টারপেজের মধ্যে এখানে আসার পরে প্রথমত আপনি আমি অবশ্যই দেখতে পাবেন যে এখানে গেট স্টার্টে ক্লিক করতে বলেছে এবং হাউ ইট ওয়ার্কস তার আগে আমি দেখিয়ে দিচ্ছি আসলে এটি ট্রাস্টওয়ার্দি কতটুকু বা র্যাঙ্কিং কেমন সরাসরি আমি সিমিলার অ্যাপের ওয়েবের মধ্যে যাওয়ার পরে আমি এটি র্যাঙ্কিং দেখতে পাচ্ছি যে এটি আপগ্রেড হচ্ছে ডে বাই ডে এবং এটি global rank country rank category rank আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি আমার মুখের কথা নয় এবং আপনি স্ক্রলিং করে চলে আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কোন কোন কান্ট্রি পিপলরা এখানে কাজ করছে Poland United Kingdom United State Malaysia Vietnam সহ বাঘা বাঘা কান্ট্রিগুলোর পিপলরা এখানে কাজ করছে সুতরাং অনায়াসে কিন্তু আপনি এখানে ছবি আপলোড করে আর্নিং জেনারেট করার সুযোগ পাচ্ছেন এই গেল মোটামুটি এইটির স্ট্যাটিস্টিক্স এবার যদি আমি গুগলে চলে আসি তাহলে এটির স্ট্যাটিস্টিক্স আরো পরিষ্কারভাবে আপনি দেখতে পাচ্ছেন যে click click snap click snap has a consumer rating four point three one এবং এটির থার্টিন রিভিউস রয়েছে এবং এটি যে স্ট্যাটিস্টিক্স আপনারা দেখতে পাচ্ছেন এটি গুগলে দিয়েছে এটি আমার মুখের কথা নয় আশা করি এতটুকু দেখার পরে আপনি অনায়াসে এখানে কাজ শুরু করতে চাইবেন স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবার চলে আসি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে হাউ ইট ওয়ার্কস যেটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে এই ইন্টারফেসে আসার পরে আপনি এখানে অনেকগুলো ইনফরমেশন পাবেন প্রথমত প্রত্যেকটি ছবি আপলোড করার পরে যদি বি হয় তার মানে যদি কেউ দেখে আপনার আপলোডকৃত ছবিটি তাহলে তার এগেনস্টে আপনি এখানে জিরো পয়েন্ট ফিফটিন সেন্ট করে পাচ্ছেন এবং মিনিমাম পে আউট হচ্ছে ফিফটিন ডলার অবশ্যই সেটি পেপলের মধ্যে আপনার যদি পেপল অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের মধ্যে কিভাবে সাইপ্রাস কান্ট্রি ইউজ করে পেপাল তৈরি করতে হয় বাংলাদেশে বসে সেটি দেখে আসবেন অথবা আপনার যদি সরাসরি সেটি প্রবলেম মনে হয় এখান থেকে আর্নিং করার পরে বিভিন্ন ফেসবুক পেজ রয়েছে বা গ্রুপ রয়েছে যেখানে পেপলের ডলারগুলো সেল করা যায় এরপর রয়েছে প্রায় পনেরো হাজার মেম্বার এখানে সাইন আপ করেছে এবং মিলিয়নস রয়েছে বিউস এর জন্য সুতরাং স্টেপ বাই স্টেপ আপনি যদি একটু স্ক্রলিং করে চলে আসেন তাহলে এখানে কি কি প্রসেসে আপনি এখান থেকে কাজগুলো করতে পারবেন সেখানে স্ট্যাটিস্টিক্স দেওয়া রয়েছে upload your photos using our easy to use upload system you can add your images to your platform and start earning money just simple আপনি আপনার মোবাইল ফোন দিয়ে অথবা যদি ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলে সেটি আপলোড এখানে করতে পারবেন এবং এখানে ভিউ করে আর্নিং করা যায় এবং গ্যাট পেড ফিফটিন ডলার হলে আপনি এখান থেকে রিকোয়েস্ট দিতে পারবেন উইথড্র করার জন্য একটু স্ক্রলিং করে চলে আসলে আপনি আরও একটি মজার ব্যাপার দেখতে পাচ্ছেন এখানে সাতটি ওয়েবসাইটের নাম দেওয়া রয়েছে প্রথমত হচ্ছে ক্লিক স্ন্যাপ ক্লিক স্ন্যাপ এর মধ্যে মূল বৈশিষ্ট্য যেটি সেটি হচ্ছে আপনি সাত দিনে ষাটটি ফটো আপলোড করতে পারবেন অথবা একদিনে চাইলে ষাটটি তার মানে প্রতি প্রত্যেক সপ্তাহে আপনি ষাটটি ফটো আপলোড করতে পারবেন সেম এখানে বিউ বাগের মধ্যে এবং ফাইভ হান্ড্রেড পিক্সেলের মধ্যে এবং ফ্লিকারের মধ্যে আপনি ষাটটি ফটো আপলোড করতে পারবেন ফ্রিতে এরপর এখানে গ্যাট মেড হয় নিয়র ফটোস আর বিউ যখন ছবি কেউ দেখবে বা বিউ করবে আপনার আপলোডকৃত ছবিটি আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন কিন্তু এই তিনটিতে কিন্তু আর্নিং করার কোনো সুযোগ নেই তার মানে এটি এই তিনটি থেকে সেরা বলা যায় এবার যদি আপনি একটু নিচে চলে আসেন তাহলে আনলিমিটেড স্টোরেজ আপনার জন্য তারা দিয়েছে আর বাকিগুলোতে লিমিটেড স্টোরেজ দিয়েছে তার মানে আপনি যে ছবিগুলো আপলোড দিবেন সেই ছবিগুলো আপলোড করার জন্য তারা আনলিমিটেড স্টোরেজ দিয়েছে অনায়াসে আপনি এটি এই সুযোগটি লোপে নেবেন এবং এখানে কারা কারা কাজ করছে সবকিছু রিভিউ এখানে দেওয়া রয়েছে এবং কি পরিমাণ সেল করেছে এবং আর্নিং করেছে সবকিছু স্ট্যাটিস্টিক্স আপনি এখানে দেখতে পাচ্ছেন কি কি ক্যাটাগরির ছবি আপনি এখান থেকে আপলোড করতে পারবেন সবকিছু স্ট্যাটিস্টিক্স দেওয়া সুতরাং আপনি সাইন আপ ফ্রিতে সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করবেন ক্লিক করার পরে সরাসরি চলে আসবেন আপনি চাইলে ফেসবুক অথবা গুগল গুগল অথবা টুইটার মাধ্যমে কানেক্টেড করে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টে আপনি আপনাকে রিকমেন্ড করব আপনি আপনার দিয়ে এখানে যখন অ্যাকাউন্ট তৈরি করবেন তার মানে এখানে এখানে এগ্রিতে ক্লিক করবেন এরপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পরে সরাসরি যে ইন্টারফেসটি চলে আসবে সেটি হচ্ছে এটি এই ইন্টারফেসে আসার পরে আপনি অ্যাকাউন্টটি তৈরি করে ফেলবেন অনায়াসে দ্যাটস ইট এতটুকু এবার কিভাবে এখান থেকে আপনি সেটিংস করে নেবেন সেটি দেখাচ্ছি আপনি আপনার প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে আপনি সেটিংস বাটনে ক্লিক করবেন সেটিংস বাটনে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে জাস্ট আপনাকে প্রুভ করতে হবে আপনি রোবট নন তার মানে আই এম নট রোবট বা হিউম্যান এখানে ইমেজ দিয়েছে যে কার যেগুলো সেগুলো সিলেক্ট করতে বলেছে সো আমি কার সিলেক্ট করছি সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করব সেকের মধ্যে আবার ক্লিক করতে বলেছে কার যেগুলো সেগুলো দ্যাটস ইট এতটুকু সো এরপরে um, মধ্যে ক্লিক করতে হবে মধ্যে ক্লিক করার পরে নেক্সট ইন্টারফেসে নিয়ে আসবে তার মানে আপনার কাজটুকু হয়ে গিয়েছে এবার আমি দেখাবো যে কিভাবে এখান থেকে আপনি ছবি আপলোড করবেন সেই ছবি আপলোড করার প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো এখানে একটি কথা বলে রাখা ভালো আপনি যে কোনো ধরনের কপিরাইট ছবি কিন্তু আপলোড করতে পারবেন না কপিরাইটের ছবি আপলোড করলে তারা কিন্তু অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনার মেইলের মধ্যে একটি মেইল চলে আসবে সেই মেইলের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে সাবস্ক্রিপশন সেটিংস সেটিতে যাবে সেটিতে যাওয়ার পরে আপনি সরাসরি আপনি এই যে ইন্টারফেসটি পাবেন সেই ইন্টারফেসটি হচ্ছে এটি অর্থাৎ আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো রয়েছে সামারি আপলোড কারেন্টলি আপলোড এরপর প্রোডাক্ট রিলেটেড এখানে বলে রাখা ভালো যে ইনফরমেশনগুলো আপনাকে অবশ্যই জানতে হবে seven uploads remaining this week অর্থাৎ প্রত্যেক সপ্তাহে আপনি ষাটটি করে ছবি আপলোড করতে পারবেন এবং hundred total uploads remaining all common files আপনি যে কোনো ধরনের ফাইল এখানে সাপোর্ট করাতে পারবেন প্রথমত হচ্ছে zip JPG file PNG file এবং জিপ ফাইল এরপর যে ছবিগুলো আপনি আপলোড করতে পারবেন সেগুলো হচ্ছে নো নোডিটি ফাইলেন্স এবং ড্রাগস এই ক্যাটাগরির কোনো ছবি আপনি এখানে আপলোড করতে পারবেন না এবার সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে এখানে ছবি আপলোড করবেন আপলোড করার জন্য তার মানে আপনাকে এখানে ক্লিক করতে হবে আপলোড করার পরে আপনি এখানে ক্লিক করার পরে জাস্ট এই যে সিলেক্ট ফটোস ফটো সিলেক্ট করতে করে দিতে বলেছে আপনি অবশ্যই কম্পিউটার অথবা মোবাইলের মধ্যে এই কাজগুলো করে নিতে পারবেন অনায়াসে সো প্রথমে আমি ডেস্কটপে চলে যাচ্ছি আমি একটি ছবি আপলোড করছি ছবি আপলোড করছি সেটি হচ্ছে একটি কাপ কাপ্তায়ের তার মানে লেখের একটি ছবি সো এখানে প্রথমে দিতে বলছে title adding title to your photo will increase your view view দেখা ভিউ করার জন্য যাতে সবাই ভিউ করে তো আপনাকে সুন্দর একটি টাইটেল দিতে হবে অর্থাৎ আপনাকে লোকরেটিভ একটি টাইটেল দিতে হবে এখান থেকে সো সেটি অবশ্যই নিজের মতো করে দিবেন কাপটাই লেক আমি দিয়েছি এর পরে যেটি সেটি হচ্ছে ডেসক্রিপশন এটি সুন্দর একটি ডেসক্রিপশন অবশ্যই আপনাকে দিতে হবে কেন ডেসক্রিপশনের উপর ডিপেন্ড করবে আপনার ছবিটি ভিউ এবং সেল হওয়া সো আমি ডেসক্রিপশনে চলে যাচ্ছি দিস ইজ আ অলরাইট এখানে দেখতে পাচ্ছেন যে আমি টাইটেলটি দিয়েছি আপনাকে সুন্দর একটি টাইটেল দিতে হবে আপনাকে মনে রাখতে হবে যে কোনো ছবি আপলোড দিন না কেন সেটি যে ক্যাটাগরির হয়ে থাকে সেই ক্যাটাগরি রিলেটেড টাইটেলটি আপনাকে এখানে সাবমিট করতে হবে এরপরে সুন্দর একটি ডেসক্রিপশন দিবেন যাতে আপনার যে ছবিটি আপলোড করেছে সেই ছবির মূল বিষয়গুলো ফুটে ওঠে এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটি সেটি হচ্ছে এখানে ভালো মানের কতগুলো ট্যাগ দিতে হবে আপনি মিনিমাম দশ থেকে পনেরোটা অর্থাৎ যে যে রিলেটেড ট্যাগগুলো রয়েছে সেই রিলেটেড ট্যাগগুলো আপনি প্রয়োজন হলে গুগলে সার্চ দিয়ে দিয়ে এসইও uh, করবেন তার মানে এখানে এসইও যে বিষয়টি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য সবচেয়ে বেস্ট তার মানে যদি ভালো মানের ট্যাগ দেন তাহলে সেই ছবিটি বেশি ভিউ হবে এবং দ্রুত সেল হবে এটি হচ্ছে সবচেয়ে গোপন টিপস এবং ট্রিক্স এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে ক্যাটাগরি আপনি কি ধরনের ছবি আপলোড দিয়েছেন সেটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন সো আমি নেচার সিলেক্ট করে দিয়েছি এরপর এখানে অ্যালবাম রয়েছে আপনি অ্যালবাম হিসেবে এটি কাউন্ট করবেন দ্যাটস ইট এতটুকু এই কাজগুলো যদি আপনি ঠিকই ওয়েতে করতে পারেন খুব স্মার্টলি তাহলে আপনার ছবিটি দ্রুত আপলোড হবে সো এবার আমি যে কাজটি করব সেটি হচ্ছে আপনি আপনাকে এই কাজগুলো করার পরে কনফার্মে ক্লিক করতে হবে তার মানে এখানে আপনি এই যে কনফার্ম দেখতে পাচ্ছেন সেই কনফার্মে আপনাকে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করার পরে এটি এরপরে নেক্সট ইন্টারপেজে চলে আসবে এরপর একটি I am not a robot অর্থাৎ I am not I am a human সেটি প্রুভ করতে বলেছে বাইসাইকেল সিলেক্ট করতে বলেছে দ্যাট সিট এতটুকুই এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে সেম ক্যাটাগরির যে ক্যাপসা সেই ক্যাপসাগুলো আপনাকে একটু ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে চাকে ক্লিক করবেন চাকে ক্লিক করার পর জাস্ট ওয়েট ওয়েট করার পরে আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে সেই ইন্টারফেসটি হচ্ছে এটি দ্যাটস ইট আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আপলোডকৃত ছবিটি সে আপলোডকৃত ছবিটি এখানে শো করবে এরপর এখানে কারা কারা ভিউ করেছে সবগুলো শো করবে এবং যারা লাইক দিয়েছে তারা শো করবে এবং টোটাল আর্নিং কত সবকিছু আপনি দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিও এর টোটাল স্ট্যাটিস্টিক তার মানে কারা কারা আপনার ছবিটি দেখেছে তার টোটাল ভিউ আপনি এখানে দেখতে পাবেন এরপর আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারেন অথবা সেটি ডিলিট করে দিতে পারেন অথবা চাইলে আপনি প্রমোট করতে পারেন সো আমি কি কি এখানে ট্যাগ দিয়েছি সবগুলো ট্যাগ কিন্তু এখানে শো করছে এবং পাশাপাশি এখানে যে ডেসক্রিপশন দিয়েছি সেই ডেসক্রিপশনটা এখানে শো করছে এবং তাহলে আপনি আরো বেশি অ্যাড করতে পারবেন ছবি এরপর যে মূল ইম্পর্টেন্ট বিষয়টি যদি আপনার সাথে কেউ কন্ট্যাক্ট করতে চায় তার মানে এই ছবিটি কারো পছন্দ হয়েছে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে সে বাই করতে চাচ্ছে সুতরাং সে অবশ্যই আপনার সাথে কানেক্ট করে নেবে সো কানেক্ট করে নেওয়ার জন্য এখানে সে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে যে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো রয়েছে সে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো অবশ্যই সে পড়ে নেবে যেগুলো এই ওয়েবসাইটের মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে সেগুলো পড়ার পরে যদি সে এগ্রি হয় তাহলে অবশ্যই সে কানেক্টেড হবে আপনার সাথে সে যদি কানেক্টেড হয় তাহলে অবশ্যই আপনি এখানে যে ছবিটি আপলোড দিয়েছেন সেই ছবিটি এখানে অনায়াসে কিন্তু আপনি সেল করে নিতে পারবেন তার মানে এই ওয়েবসাইটের মাধ্যমে বিউ করার মাধ্যমে zero point one five dollar earning করতে পারছেন আর পাশাপাশি এখান থেকে আপনি খুব সহজেই ছবিটি সেল হলে আর আপনি আর্নিং জেনারেট করতে পারবেন আপনি যদি কোনো মেসেজ দেখতে চান সেই মেসেজটা এখানে শো করবে মেসেজ এখানে সাবস্ক্রাইব করতে বলেছে চ্যানেল সুতরাং আপনি অনায়াসেই এই ওয়েবসাইটটিকে ইউজ করে আপনি হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটাকে ইউজ করে অথবা আপনি আপনার ডিএসএলআর ক্যামেরাকে ইউজ করে হিউজ পরিমাণ আর্নিং এখান থেকে আর্নিং করতে পারবেন সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আমি আমার অবস্থান থেকে বলতে পারি যে এতদিন যে ওয়েবসাইট গুলো রিসার্চ করেছে বিশেষ করে যে ওয়েবসাইট গুলো রয়েছে ছবি আপলোড করে আর্নিং করার আমি মনে করি ক্লিক অ্যাস ন্যাম্প হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটি ওয়েবসাইট কেননা এখান থেকে দুটো ওয়েতে আর্নিং করতে পারবেন একদিকে হচ্ছে বিও করে আর্নিং তার মানে আপনার ছবিটি কেউ যদি দেখে অথবা ভিউ করে তার এগেনস্টে আর্নিং অপরদিকে আপনি এই ছবিটি যদি সেল হয় তার মানে আপনার এই ছবিটি যদি কেউ কিনে নেয় তাহলে তার এগেনস্টে আপনি আর্নিং করতে পারছেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার দিন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে হলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন আর ফ্রিল্যান্সিং বিষয়ে ক্যারিয়ার গঠন করতে চাইলে প্লেলিস্টে ক্লিক করুন প্লেলিস্টে লিঙ্কটিতে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ভিডিও এখানে পেয়ে যাবেন যেগুলো হয়তো অন্য কোনো চ্যানেলে পাবেন না ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন I'll catch you guys in my next video till then take care